এত সুন্দর লেখা আগে কখনো পড়েছ একটু পড়েই দেখো না জাজাকাল্লাহ পরলোকগত কুয়েতি লেখক আবদুল্লাহ জারাল্লাহ মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাব না আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সব কিছুই যথাযথভাবে করবে তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিভস্ত্র করবে আমাকে গোসল করাবে আমাকে কাফন পরাবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহ কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম ছেড়ে চলে আসবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার জিনিসের উপর আমি অধিকার হারাবো আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দিবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এ দুনিয়া ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে যাবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে আমার কাজ অন্যকে সম্পাদন করা শুরু করবে আমার ধন সম্পদ বিধিসম্মতভাবে আমার ওয়ারিশগণের হাতে চলে যাবে অথচ এর মাঝেই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ সব কিছুরই হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করব তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তারা আমার জন্য জানাজার নামাজ আদায় করবে বলবে জানাজায় নিয়ে আসো তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এজন্য দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে এ দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয় অতএব শোনো তোমরা যারা এখনও জীবিত আছো জেনে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ করা হবে এক যারা তোমাকে বাহ্যিকভাবে চিনত তারা তোমাকে বলবে হতবাগা দুই তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে তারপর তারা আবার গল্পগুজব বা হাসি ঠাটাতে মেটে থাকবে তিন যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড়জোর এক বছর দুঃখ করবে এরপর তারা তোমাকে স্মৃতির মনিকোঠায় যত্ন করে রেখে দিবে মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে অতপর তোমার জীবনে নতুন গল্প শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট থেকে নিঃশেষ হয়ে যাবে সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তানাদি বসতবাড়ি প্রাসাদসমূহ জীবনসঙ্গী তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সেই জীবনে প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এই জন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলির প্রতি নফল ইবাদতগুলির প্রতি গোপন সাদগার প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই লেখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনও জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কেমন দিবসে নিজের